আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ময়ও আছি কোনো রকম ঠাড়া করে মরে নেই সুস্থ আছি শুনছেন খবর খবর পড়ছি শিক্ষিত ভাবের একমাত্র অশিক্ষিত বলা বোমরা এতিম টাঙ্গাইল নাগরপুরে মনু খবরটি প্রচারিত হচ্ছে একযোগে গরুস্থান থেকে oh, শুরুতেই বিস্তারিত বাবলাপাড়া এক পুকুরে নাইতে যাইয়া এক নারী মাতারি ব্যাঙ্গের চারিতে পরে আহত পাড়া এক ইন্দুরে বাসর চলাকালীন সময় ডিস্টার্ব করা ইন্দুরে এক তিতে পাড়া ছাগল নিত ডাইরিয়াও পাতলাম এখানে সহ্য করতে না বুগলা oh, বারো এক ধর্ষণের দায়ে এক পাড়া ছাগলের যাবজ্জীবন কলেরায় কাতর হইয়া কেদারপুর গাড়ের এক কাতল মাছ নাগরপুর মেডিকেলে ভর্তি ও নাগরপুর কলেজ মাঠে এক গাই গরু দাম গরুর এক বিশাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হইয়াছে ঈদুল আজহা উপলক্ষে রাত সাড়ে খবর পড়ছি আমি হাবিব খান খান শুরুতেই বিস্তারিত এবার কুরবানি হিট হতেও পারে নাও হতে পারে কারণ গরু আর ছাগলের মধ্যে বিশাল বড় দণ্ড চলছে গরু ছাগলকে রাগ করে বলছে এইভাবে তিনটা চারটা করে বাচ্চা দেওয়া চলবে না ওদিকে আবার ছাগল গরুকে বলছে তুই গরু পাললে দশ বারোটা করে বাচ্চা দে গরু আবার ছাগলকে বলছে তুই ছাগল যদি তিনটা চারটা করে বাচ্চা দিস তাহলে তো না খেয়া মরে যাবি খবরটি সরাসরি প্রচারিত হচ্ছে শ্বশুর থেকে ড্যাং ড্যাং ড্যাং ড্যাং সবাই কান খাড়া করেন আস্তা খবরটা শুনেন আমি শ্বশুর বাড়ি গেছিলাম বউ আনতে পারি শ্বশুরে বউ তো দিছে দিছে দিছে হাতে ধরে একটা বাড়ি শ্বশুরে বললাম এটা কেন শ্বশুর মানে বললে টিকটক করা যে কথা আর ভিক্ষা করে নাকি oh, এখন শুনছেন গরম খবর আজ ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে একটি প্লেন উঠে যাওয়ার সময় একটি মশার সাথে ধাক্কা খেয়ে বিমানটি বেড়াচ্ছে অতপর মশাটিকে ধরার জন্য ছয় হাজার বিডিআর এবং তিন হাজার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে খবর বিস্তারিত খবর পড়ছে আপনাদের মাঝে এক হাত আজ নাগরপুর কাঁচা বাজার থেকে একটি কুত্তার বাচ্চা হারানো গেছে বাচ্চার পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট এবং গোলাপি রঙের ব্লাউজ যদি কোনো হৃদয়বান ব্যক্তি কুকুরটি সন্ধান পান তাহলে মুচিবাড়ি ব্রিজ প্রাঙ্গনে পৌঁছে দেবেন তাকে দুটা ললিপপ খাওয়ানো হবে খবর পড়ছি হাবিবুর রহমান খান খান গতকাল সূর্য উঠলে আর ডুববে না আর ডুবলে আর উঠবে না নাগরপুর মিষ্টির দোকানে মাছে হামলা চালাইছে তাতে oh কিছু মাছে আহত এবং কিছু মাছে নিহত হয়েছে যারা নিহত হয়েছে তাদেরকে নাগরপুর সদর হসপিটালে ভর্তি করা হয়েছে আর যারা আহত হয়েছে তাদেরকে চিটাখোলায় বোনা হয়েছে খবর পড়ছি নাগরপুর বেতার থেকে রাত সাড়ে একটার খবর নাগরপুরে একটি মুরগিকে একটি কুকুর বেআইনিভাবে রাস্তায় ধর্ষণ করেছে অথবা মুরগিকে নাগরপুর পদ্মা ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং কুকুরের মালিককে দশ বছর কারণদণ্ড দণ্ডিত করা হয়েছে এবং দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে দোষীর পাক্ষে দেখটি বাদর ও চামচিকা আকাম কুকাম করার সময় ধরা পড়েছে অতপর তাদের সাক্ষ্য প্রমাণে জানা গেছে তারা আট দিন যাবৎ বিয়ে করেছে এবং তারা হানিমুন করতেই পাট খেতে এসেছিল আজকের খবর রিপোর্ট অনুযায়ী পাওয়া গেছে বারো বছরে এক যুবক ফেসবুকে কঠিন প্রেম করে কচু গাছের হাতে আত্মহত্যার চেষ্টা পরে গ্রামবাসী দেখে তাকে উদ্ধার করে উত্তাপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে আজকের মতো একটা তিরিশ মিনিটের খবর শেষ আবার খবর শুনবেন রাত সাড়ে তিনটায় ঠিক আছে আপনারা সবাই লাইনে থাকবেন পাশে থাকবেন খবর শোনার জন্য Assalamualaikum. <laughs> no, no, no. <laughs>